মন যায় মন যায় মোৰো মন যায় চকু চকু থৈ চাবলে লাহে লাহে ওচৰ পাবলে কাষে কাষে খোজ দিবলে মন যায় মোৰো মন যায় চকু থব মন যায় চেতিয়া তোমার দেখো যা যাবর অভিমান মুঠিতে রাখো সমুখ যেতিয়া তোমার দেখো যা যাবর অভিমান মুঠিতে রাখো মন যায় মন যায় মন যায় মন যায় মোরো মন যায় মন যায় মোরো মন যায় তোমার অনুভব ভয় লাগে যারা কথারে তো বলে নাম দিয়া জানো সা শিহরণ কবলে কিয় ভাল লগা অসহায় অসহায় নীরৱতা ক'বাৰে কিয় এনে ভাল চকু থব মন যায় উদাসী উদাসী গধুৰ পদকতে জোৰ সপোন আহিবহে খোজৰ বাটত ছায়া নামে তুমি পোহৰ দিয়া খাহনো বাঢ়ে মোৰ খোজৰ বাটত ছায়া নামে তুমি পোহৰ দিয়া খাহনো বাঢ়ে মন যায় মন যায় মন যায় মোৰো মন যায় মন যায় মোৰো মন যায় তোমাক সোয়ার বতরিয়া হৃদয়রে বাকি তেজ খিসি সিঁচি তোমাক ভবার বতৰীয়া দুচকুৰে আহা ফুৰে হাহে আর হৈ আঁতৰা কাইতে খোজে सुकून यहाँ खून यहाँ है আর হই আতরা কাইতে খুশে মন যায় মন যায় মন যায় দারা রে রে রে রে দারা রে রে রে রে দারা রে রে মন চায় মন চায় চকু চকু থব মন যায় টুকুৰা টুকুৰা ভাঙি গুৰি হোৱা মনটোক কিদৰে জোৰা এটা কৰা বুকুত কিহৰেনো ৰং খানো বেদনা বেদনা মোৰ ভাল পোৱা তোমাক হেৰুৱাই পাথৰ হিয়া বেদনা বেদনা মোৰ ভাল পোৱা তোমাক হেৰুৱাই পাথৰ হিয়া মন যায় মন যায় মন যায় দাদা রে রে রে রে দাদা রে রে রে রে দাদা রে মন যায় মরু মন যায় মন যায় মোর মন যায় শুভ কামনা লাহে লাহে আঁতৰাই আনিলোঁ মই মোক তোমাৰ পৰা কিনো হ'ল সপোন সপোনে সাধনা আজি যে আধৰুৱা হ'ল কিনো খপন খপনের সাধনা আনি মন যায় মন যায় মন যায় দাদা রে রে রে দাদা রে রে রে দাদা রে মন যায় মন যায় মন যায় চকু চকু থব মন যায় মন যায় মন যায় মন যায় মন যায় মন যায় মন যায় মন যায় মন যায়